Upload by Shimu UK. জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায় জীবন কেন এত রং বদলায় কখনো কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জরা জীবন কেন এত রং বদ Upload by Shumi YouTube. যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ যে থাকি ও যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ যে থাকি যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় Upload by Shilu UK. কেন পিছু ডাকে না পাওয়ারি ব্যথা ছবি আঁকে ও কেন পিছু ডাকে না পাওয়ার ব্যথা ছবি আঁকে যতই ফিরে চাই কোথাও কিছু নাই মিলে আসা দিনগুলো গুলো আমার জীবন কেন এত রং বদলায় কখনো মে কখনো ঝরবে কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়া 阿德拉。